Hello everyone and welcome back to ভ্রমণ তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এই জলপ্রপাত যেটা হচ্ছে সাঁতরাকুলা জলপ্রপাত থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত একটা ছোট্ট গ্রামে এটা মেনলি একটা সৃষ্টি হয়েছে বিভিন্ন ধান জমির থেকে জল এসে এখানে জড় হচ্ছে এটা শিলাবতী নদীতে গিয়ে মিশছে তো শুরু করি আমাদের এই ভিডিওটা এখান থেকে জার্নি শুরু করবো এই যে এখানে গিয়ে যে নদীটা গেছে নদীটা গিয়ে প্রায় দুশো ফুট যদি এগিয়ে যাই তো মেন ঝর্নার কাছে গিয়ে পৌঁছাতে পারবো তো এটাকে আরও বলে রাখছি যে এটা নদী বলে না মেনলি এর জোর বলে কারণ এটা দৈর্ঘ্য প্রায় তিন থেকে চার কিলোমিটার তার বেশি নয় সেই কারণে এইটা বিভিন্ন এই ধান জমির থেকে যে বিভিন্ন ধান জমি যে ধান জমি থেকে এই জল জলপ্রপাতটা সৃষ্টি হয়েছে তো বেশ খুব সুন্দর জায়গা তো শুরু করা যাক Obarik. <laughs> ভাই ছবি তুলতে গিয়ে তো ডুবে যাবো যে সচরাচর এই জায়গাটা সম্পর্কে বেশি লোক জানে না এই এরিয়া থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার বা দশ কিলোমিটার যদি এখান থেকে তুলে যাওয়া হয় বেশিরভাগ লোক এই জায়গাটা সম্পর্কে কোনো ধারণা নেই মেনলি এটা খুব সুন্দর জায়গা মেনলি বর্ষার সময় প্রচুর জল সৃষ্টি এখন যদি বর্ষা নয় তো আসলে এখন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে প্রচুর জল জল থাকার কারণে এরকম জলপ্রপাতটা এই মুহূর্তে সৃষ্টি হয়েছে তো কেউ যদি এখানে আসতে চায় মেনলি যারা গনগনি ঘুরতে আসে গড়বেতায় তারা আসলে এখানে ঘুরে যেতে পারে এখান থেকে গড়বেতার গনগনি দিকে প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার ডিস্টেন্স হবে তো কীভাবে এখানে আসা যাবে তার ইনস্ট্রাকশন আমি ব্লগের মাধ্যমে দিয়ে রাখবো যেটা ভিডিও ডেসক্রিপশনে দেখতে পাবে তো এখানে জায়গা বলতে এটাই মেনলি জলপ্রপাত আর উপরে যাওয়া যাবে না কারণ যাওয়াটা খুব খতরনাক এই কারণে স্লিপ খেয়ে ধস নামার সম্ভাবনা আছে দেখে এখান দেখেই বোঝা যাচ্ছে যে এখানে প্রচুর ধস নামে তো এখানে এসে বেশ কিছুক্ষণ সময় টাইম স্পেন্ড করা যেতেই পারে আরামসে খুব ভালো লাগবে একদিনের ডেস্টিনেশন যে কোনো সময় এসে ঘুরে যাওয়া যেতে পারে তো তবে এখানে আসার জন্য কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই কোনো প্রাইভেট গাড়ি ভাড়া করে আসতে হবে অথবা কোনো বাইক নিয়ে আসতে হবে তাছাড়া এখানে আসা খুব কষ্টকর তো এখন আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা রিটার্ন যাব তো এখানে রিটার্ন যাওয়াটা আরও বেশি মুশকিল কারণ এখানে যে জলটা যাচ্ছে এটা প্রচুর খরস্রোতা প্রায় হাঁটুর থেকে অন্তত দু বিদ্যা উপরে জলটা যাচ্ছে তো কিছু কিছু জায়গায় তো সেই জায়গায় প্রচুর পাথর আছে এবং পা আমার পা এবং কেটে গেছে তো যাওয়ার সময় দেখাচ্ছি জায়গাটা আর আসার সময় দেখিয়ে এসেছি তো চলো দেখা যাক দেখছি যেটা সম্পর্কে কোনো ধারণা নেই তো আমার মনে হচ্ছে যতটা যতটা সম্ভব এটা ঝড় না কারণ ওই দিক থেকে যে জলটা আসছে যে এদিক থেকে যে জলটা আসছে এদিকে আসার কোনো জায়গা নেই তো মনে হয় মাটির তল থেকে এখানে আবার ঝর্ণা হয়ে ফুটছে ওই জলটা তো দেখাচ্ছি